আজকে আমি শেখাবো গুণ করার সহজ পদ্ধতি শর্টকাট টিপস অফ মাল্টিপ্লিকেশন মুখে মুখে গুণ করার পদ্ধতি এটি মেনলি হচ্ছে কোনো একজন পরীক্ষায় বসে একটা গুণ করতে সে সময় লেগে যাচ্ছে এক থেকে দু মিনিট কিন্তু অপর একজন যে এই পদ্ধতিগুলো জানে খুব সহজেই হয়তো দেখা যাচ্ছে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে সে একটা গুণ কমপ্লিট করে নিচ্ছে সেই কথা ভেবেই এই গুণের এই পদ্ধতি ভিডিওটি আজকে করা হয়েছে এখানে প্রধানত আমি তিন ধরনের গুণ শিখিয়েছি খুব শর্টকাট টিপস যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আমার হামলি রিকোয়েস্ট বেশি কিছু বলবো না আমি চলে আসছি এবার মেন অঙ্কে তো এই ধরনের গুণে আমি আজকে যেটা শেখাচ্ছি প্রথমে সেখানে কিছু শর্ত আছে এই গুণ গুণ করার জন্য সেই শর্তগুলো হচ্ছে শর্ত আমি লিখে দিয়েছি স্টার মার্ক দিয়ে এক নম্বর শর্ত হচ্ছে যদি শেষ দুটো সংখ্যার যোগফল দশ হয় তবে এই পদ্ধতি হবে এক নাম্বার কথা দু নাম্বার হচ্ছে সংখ্যাগুলো একই ঘরের হতে হবে একই ঘরের বলতে কীরকম দেখা গেল হয়তো দশের এগারো আর হয়তো দেখা গেল উনিশ আমি গুণ করছি মানে ওই দশের ঘরেই হতে হবে কুড়ির ঘরে গেলে হয়তো দেখা যাচ্ছে বাইশ বা আঠাশ গুণ হতে হবে আমি এখানে অঙ্কগুলো বুঝিয়েছি আশা করি বুঝতে পারবে যেমন প্রথম অঙ্ক হচ্ছে চব্বিশ গুণিত ছাব্বিশ এই গুণটা আমি মুখে মুখে কি করে করব। সেই জিনিসটা আমি এখানে বুঝিয়েছি ফার্স্ট এখানে যেটা কথা বলবো চব্বিশে এখানে কত আছে দুই এই দুইয়ের থেকে কি করতে হবে এক এক ঘর বেশি সংখ্যা নিতে হবে যেমন উপরে লিখে দিয়েছি আমি তিন এই এক ঘর বেশি সংখ্যা নিয়ে সেইটা এই তিন কি হবে তিন এই সংখ্যাটা দুইয়ের সাথে মানে নিচের দুই এখানে গুণ হয়ে যাচ্ছে আমি নিচে দেখিয়েছি তিন আর দুই গুণ করলে কত হচ্ছে ছয় তো এখানে ছয় বসিয়ে দিলাম এরপরে পাশে যে সংখ্যাটা আছে মানে চার চব্বিশের এখানে পাশের সংখ্যাটা আছে কত চার এই চার সংখ্যাটা আর এইদিকে ছাব্বিশের শেষ সংখ্যা মানে ছয় এই দুটো সংখ্যা কি হবে গুণ হবে নিচে গুণ করে দেখিয়েছি চার তো ছয় গুণ করলে হবে কত চব্বিশ আমি এখানে চব্বিশ ছয়ের পরে বসিয়ে দিলাম ছশো চব্বিশ এবার কেউ যদি এই গুণটা চব্বিশ গুণিত ছ ছাব্বিশ এটা লিখে গুণ করতে গেলে মিনিমাম ত্রিশ সেকেন্ড যাবে কিন্তু সে যদি পদ্ধতিটা জানে পাঁচ সেকেন্ডের মধ্যেও গুণটা কিন্তু কমপ্লিট করে নেবে তাই চব্বিশ গুণিত ছাব্বিশ করলে হচ্ছে কত ছশো চব্বিশ আর আমি প্রথম যে শর্তটা দিয়েছি যে শেষ দুটি সংখ্যার যোগফল কত হবে দশ তো সেটা হচ্ছে চব্বিশে এখানে শেষ সংখ্যা কত চার ছাব্বিশে শেষ সংখ্যা ছয় চার আর শেষ সংখ্যা ছয় ছাব্বিশের দুটো যোগ করলে হচ্ছে কত দশ যদি দশ হয় তবেই মাত্র এই পদ্ধতিতে গুণগুলো করা যাবে বোঝাতে পারলাম আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি চব্বিশের প্রথম সংখ্যা হচ্ছে কত চব্বিশ গুণিত ছাব্বিশ দুই হচ্ছে প্রথম সংখ্যা এই দুইয়ের থেকে এক এক ঘর বাড়িয়ে সংখ্যা নিতে হবে মানে দুইয়ের বেশি এক ঘর যোগ করলে দুইয়ের সাথে এক যোগ করলে কত হয় তিন সেই দুই আর তিন প্রথমে যোগ করে নেবো তবে তিন দুগুণে ছয় ছয় বসে গেল তারপরে চব্বিশের শেষ সংখ্যা কত চার এই চারের সাথে ছয় মানে ছাব্বিশের এই ছয় এই সংখ্যাটা কী হবে গুণ হয়ে যাবে তো চার গুণিত ছয় গুণ করলে হচ্ছে কত চব্বিশ ছয়ের পাশে চব্বিশ বসিয়ে দেবো তবে চব্বিশ আর ছাব্বিশ গুণ হয়ে গেল কিন্তু এই ধরনের গুণ করার ক্ষেত্রে মনে রাখতে হবে চার মানে শেষ দুটো সংখ্যা চব্বিশের চার আর ছাব্বিশের ছয় দুটি সংখ্যা যোগ করে যেন অবশ্যই দশ আসে তবেই একমাত্র এই পদ্ধতিতে অঙ্কগুলো করা যাবে এরপর আমি চলে আসছি এই অঙ্কটায় দেখা যাচ্ছে ছিষট্টি গুণিত চৌষট্টি দেওয়া আছে তো এখানেও সে একই রকম ছিষট্টির শেষ সংখ্যা হচ্ছে কত ছয় ছয়ের থেকে এক সংখ্যা বেশি নিলে কত হবে সাত এই সাত ছয় গুণিত সাত করে নিলাম তবে হচ্ছে কত বিয়াল্লিশ আমি এখানে বিয়াল্লিশ বসিয়ে দিলাম চোখ বন্ধ করে তারপর ছেষট্টির এই ছয় আর চৌষট্টির চার এই দুটো সংখ্যা মানে ছয় আর চার গুণ করতে হচ্ছে তবে হচ্ছে কত চব্বিশ তারপর বিয়াল্লিশে পাশে চব্বিশ বসিয়ে আমার কিন্তু গুণ কমপ্লিট ছেষট্টি গুণ তো চৌষট্টি এখানে শেষ সংখ্যা ছয় যোগ চার দশ হচ্ছে ঠিক আছে বোঝাতে পারলাম এরপর নেক্সট অঙ্ক ছিয়াত্তর গুণ গুণিত চুয়াত্তর ছিয়াত্তরে এখানে প্রথম সংখ্যা হচ্ছে কত সাত সাতের থেকে এক সংখ্যা বেশি মানে আট নিতে হবে তাই সাত গুণিত আট করা হয়েছে তবে হচ্ছে ছাপান্ন আবার ছয়ের সঙ্গে কি চার গুণ করা হয়েছে তবে চার ছয় চব্বিশ ছাপান্নর পাশে চব্বিশ বসিয়ে আমার গুণ কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এরপর আমি চার নম্বর অঙ্ক দেখাচ্ছি সাঁত্রিশ গুণিত তেত্রিশ সাঁত্রিশে এখানে তিন তিনের থেকে এক বেশি কত হয় চার তাই তিন গুণিত চার করে নিলাম তিন চারে বারো আমি এখানে বারো বসিয়ে দিলাম এরপর সাঁত্রিশের সাত আর তেত্রিশের তিন তো সাত গুণিত তিন করলে কত হচ্ছে একুশ একুশ বসিয়ে দিলাম আমার গুণ হয়ে গেল কমপ্লিট তার মানে বারোশো সাঁত্রিশ গুণিত তেত্রিশ করলে বারোশো একুশ আর সাত আর তিন ওই যোগ করে দেখতে হবে শেষ দুটো সংখ্যা দশ হচ্ছে ব্যাস বোঝা গেল আর সাঁত্রিশ আর তেত্রিশ এই সংখ্যাটা কি হচ্ছে একই ঘরে মানে ত্রিশের ঘরে অবস্থিত মানে যে সংখ্যা দুটো আমি গুণ করবো আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেই সংখ্যা দুটো অবশ্যই যেন একই ঘরের মধ্যে অবস্থিত হয় যেমন ত্রিশ ঘরের মধ্যে সাঁত্রিশ আর তেত্রিশ তাই গুণটা হয়েছে কিন্তু এই দুটো শর্ত অবশ্যই প্রয়োজন তারপর পাঁচ নম্বর হচ্ছে কত একশো সতেরো আর একশো তেরো আমি গুণ করেছি একশো সতেরোর ক্ষেত্রে শেষ দুটো সংখ্যা হচ্ছে কত এগারো এগারোর থেকে এক ঘর বেশি মানে বারো তাই এগারো বারো গুণ করলে হয় একশো বত্রিশ আমি এখানে একশো বত্রিশ বসিয়ে দিলাম একশো সতেরোর শেষ সংখ্যা সাত একশো তেরোর শেষ সংখ্যা তিন তারপরে এই তিন আর সাত সাত গুণিত তিন গুণ করলে হচ্ছে একুশ একুশ বসিয়ে দিলাম এখানে তবে আমার গুণ হয়ে গেল এখানে একশো সতেরো একশো সতেরো এই সংখ্যাটা একশো দশের পর সাত ঘর আর একশো দশের পর তিন ঘর একশো মানে একই ঘরে অবস্থিত কিন্তু সংখ্যা দুটো অবশ্যই সমান সমান হতে হবে এটাও তিন তিন অঙ্কের সংখ্যা এটাও তিন অঙ্কের সংখ্যা আর সেই একই পদ্ধতি সাত যোগ তিন করলে হচ্ছে কত দশ তাই এই পদ্ধতি এখানে করা যাবে আমরা অঙ্কগুলো যদি ঠিকঠাকভাবে বোঝা যায় তো অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে এটা আমার তরফ থেকে হাম্বলি রিকোয়েস্ট এরপরে চলে আসছি অন্য ধরনের একটি পদ্ধতি আরও দুটি দুই ধরনের পদ্ধতির অঙ্ক আমি করিয়েছি এইটা সেই মুখে মুখে করার জন্য আমি বুঝিয়েছি এটা অনেকে জানা তবু করিয়েছি মুখে মুখে গুণ করার জন্য সতেরো গুণিত বারো সতেরোর সাথে বারো গুণ করলে কী হবে এটা মুখে কিভাবে করব। তো সতেরোর সাথে প্রথমে এই বারোর এই শেষ সংখ্যা দুই গুণ করা হয়েছে বারোর শেষ সংখ্যা কত দুই সতেরোর সাথে এই দুই গুণ করা হলো তার মানে সতেরো গুণিত দুই হচ্ছে কত চৌত্রিশ এই চৌত্রিশের মধ্যে এই চার সংখ্যাটা বসে যাবে এখানে ডাইরেক্ট হাতে থাকলো কত তিন তারপর এই সতেরোর সাথে বাকি থাকছে কত এক তো সতেরোর সাথে এই এক গুণ করা হলো সতেরোকে সতেরো হলো আর এই যেটা যেটা বাকি থাকছে রাইট চিহ্ন দেওয়া আছে তিন সেটা কী হয়ে যাবে সতেরোর সাথে যোগ মানে হচ্ছে কত কুড়ি তারপরে এই কুড়ি সংখ্যাটা বসিয়ে দিলাম ব্যাস আমার হয়ে কত হয়ে যাচ্ছে দুশো চার ব্যাস আমার গুণটা হয়ে গেল আমি এখানে দুটো পদ্ধতি দুটো অঙ্ক দেখিয়েছি মাত্র খুব ভালো করে বোঝার চেষ্টা করবে এরপর নেক্সট হচ্ছে কত চুয়ান্ন আর পঁয়ষট্টি তো এইটা কি করে করব চুয়ান্নর সাথে প্রথমে পাঁচ এই সংখ্যাটা গুণ করেছি চুয়ান্ন আর পাঁচ গুণ করলে হয় দুশো সত্তর দুশো সত্তরের মধ্যে ডান দিকে যে সংখ্যাটা থাকবে মানে এখানে আছে শূন্য এই শূন্যটা কি হলো ডাইরেক্ট বসে গেল সোজা এখানে বসে গেল তো বাকি যেটা গোল করে ঘিরে দিয়েছি সাতাশ এইটা কিন্তু হাতে থাকছে তারপরে একই রকমভাবে চুয়ান্নর সাথে ছয় গুণ করা হলো ছয় গুণ করলে হবে তিনশো চব্বিশ এই তিনশো চব্বিশের সাথে এই হাতে যে সংখ্যাটা থাকছে সেটা কি হচ্ছে যোগ হয়ে যাচ্ছে মানে তিনশো চব্বিশ গুণ যোগ সাতাশ তবে হবে কত তিনশো একান্ন আমি এখানে তিনশো একান্ন বসিয়ে দিলাম তবে গুণ করলে আসবে কত তিন হাজার পাঁচশো দশ ঠিক আছে এরপর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট পদ্ধতি আছে আমি খুব শেষে শিখিয়েছি অবশ্যই পরপর সবগুলো ভিডিও পুরোটা দেখার চেষ্টা করবে নয়তো বুঝতে পারবে না এটা হচ্ছে নয় সংখ্যার গুণ পদ্ধতি হুম তো অনেক সময় দেখা যায় যে পরীক্ষা এসে থাকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে যে অনেকগুলো নয় দিয়ে যে কোনো একটা সংখ্যায় কে গুণ করা হচ্ছে তো কিভাবে আসে সেই জিনিসটাই আমি বোঝাবো এখানে যেমন এক নম্বর অঙ্ক চার গুণিত নয় মানে চার গুণিত নয় আমরা নামটা জানি ইজিলি বলে দেবো চার নয় ছত্রিশ কিন্তু এটা একটা পদ্ধতি আছে আমি সেই পদ্ধতিটাই এখানে বোঝানোর চেষ্টা করছি যেমন চার গুণিত নয় তো চারের থেকে এক সংখ্যা কমিয়ে দিতে হবে এক সংখ্যা কমিয়ে দিলে কত হচ্ছে এখানে তিন তিন বসলো কত বসলো তিন বসে গেল এরপরে যেটা হচ্ছে চারের থেকে এক কমিয়ে দিলে হচ্ছে তিন ঠিক আছে তিন হয়ে গেল এরপরে এই যে তিন সংখ্যাটা নয় নয়ের সাথে যে আমি চার গুণ করছি তো এই নয় থেকে কি হবে তিনটা বিয়োগ হয়ে যাবে নয় থেকে এই তিনটা বিয়োগ করে দিলে কত হয় ছয় আমি পাশে ছয় বসিলাম তবে হয়ে গেল কত ছত্রিশ বোঝাতে পারলাম একই রকমভাবে দু নম্বর অঙ্ক পাঁচ গুণিত নয় পাঁচের থেকে এক সংখ্যা কম নিতে হবে এক সংখ্যা কম নিলে কত হবে চার চার বসিয়ে দিলাম ঠিক আছে এরপরে এই যে চার সংখ্যাটা চার সংখ্যাটা কি করতে হবে নয় থেকে চার কিন্তু বিয়োগ করে দিতে হবে কি করতে হবে নয় থেকে চার বিয়োগ এই নয় থেকে চার যদি বিয়োগ করা যায় তবে কত হয় পাঁচ অর্থাৎ কত হইলো আমার পাঁচ নয় পঁয়তাল্লিশ পুরো জিনিসটা চলে এলো এটা কিন্তু প্রসেস প্রসেসটা মনে রাখতে হবে অবশ্যই হুম এরপর আমি চলে আসছি তিন নম্বর অঙ্ক পাশে দিয়ে দেওয়া আছে ছত্রিশ গুণিত নিরানব্বই সেই সেম পদ্ধতি ছত্রিশের শেষ সংখ্যা কত আছে এখানে আরেকটা জিনিস বলবো যে এই নয় নয় দিয়ে যে গুণের যে সংখ্যাটা আর পাশে যে ছত্রিশ এই দুটো সংখ্যা এটা যেমন ছত্রিশ যেমন দুই অঙ্কের সংখ্যা নিরানব্বই কিন্তু দুই অঙ্কের সংখ্যা হতে হবে হুম তিন অঙ্কের হলে তিন অঙ্কের হতে হবে চার অঙ্কের হলে চার অঙ্কের পাঁচ অঙ্কের হলে পাঁচ অঙ্কের সেটা কিন্তু অবশ্যই সমান সমান হতে হতে হবে নয়তো কিন্তু এই পদ্ধতি ব্যবহার করা যাবে না এখানে যেমন ছত্রিশের সাথে আমি নিরানব্বই গুণ করেছি তো এখানে পদ্ধতিটা হচ্ছে কি তিন আছে আমি প্রথমেই দেখতে পাচ্ছি তিন এই তিনের থেকে এক কম তিন পুরো সংখ্যাটা হচ্ছে কত ছত্রিশ এই ছত্রিশ থেকে এক কম যে সংখ্যা সেটা হয় কত পঁয়ত্রিশ মানে যেহেতু দুই সংখ্যা তার থেকে এক নিয়ে কম নিতে হবে তো ছত্রিশের থেকে দুই সংখ্যা কম নিলে কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বসিয়ে দিলাম এরপরে যেটা মেন ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কি এই যে এই তিন তিন সংখ্যাটা আমি এখানে নিচে অ্যারো দিয়ে বুঝিয়েছি পেনে তিন সংখ্যাটা কী হবে এই নিরানব্বইয়ের প্রথম নয় থেকে বাদ দিলে কত হয় ছয় তো নয় থেকে ছ তিন বাদ দিলে কত হচ্ছে ছয় বসে গেল তারপর আবার পাঁচ আছে পাঁচ সংখ্যাটা নয় থেকে বাদ দিলে কত হবে চার অর্থাৎ তিন হাজার পাঁচশো চৌষট্টি অর্থাৎ ছত্রিশ আর নিরানব্বই গুণ করলে কত হবে তিন হাজার পাঁচশো চৌষট্টি বোঝাতে পারলাম আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা যেমন এখানে প্রথম সংখ্যাটা কত হচ্ছে ছত্রিশ এই ছত্রিশের থেকে এক কমিয়ে নিতে হবে মানে কত হবে পঁয়ত্রিশ প্রথমে পঁয়ত্রিশ বসে গেল এরপর এই তিন আর পাঁচ প্রথম সংখ্যা কত তিন এই তিন কি হবে নয় থেকে তিন বাদ দিলে কত হয় ছয় ছয় বসিয়ে দিয়েছি তারপর নয় থেকে পাঁচ বাদ দিলে কত হবে চার চার বসিয়ে দিলাম অর্থাৎ তিন হাজার পাঁচশো চৌষট্টি বোঝাতে পারলাম তারপর চলে আসছি চার নম্বর অঙ্কে দুশো পঁয়তাল্লিশের সাথে নশো নিরানব্বই এখানে একটা জিনিস ভালো করে সবাই লক্ষ্য করো দুশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে তিন অঙ্কের সংখ্যা নশো নিরানব্বই এটাও কিন্তু তিন অঙ্কের সংখ্যা দুটোই কিন্তু সমান অঙ্কের হতে হবে নয়তো কিন্তু এই গুণের পদ্ধতি ব্যবহার করা যাবে না এই দুশো পঁয়তাল্লিশের থেকে এক কম কত হয় দুশো চুয়াল্লিশ আমি লিখে দিয়েছি দুশো চুয়াল্লিশ এরপর কি করতে হবে পরপর নয় থেকে বিয়োগ করে বসিয়ে দিতে হবে পাশে যেমন দুই এই সংখ্যাটা প্রথম এই নয় থেকে বিয়োগ করলে কত হয় সাত সাত বসানো হয়েছে তারপরে সাত বসিয়ে দিয়েছি এখানে তারপরে চার এই সংখ্যাটা নয় থেকে বিয়োগ করলে কত হবে পাঁচ বসিয়ে দিয়েছি তারপরে যে চার সংখ্যা সেটা বিয়োগ করলে কত হবে পাঁচ অর্থাৎ দু লাখ চুয়াল্লিশ হাজার সাতশো পঞ্চান্ন অর্থাৎ দু লাখ চুয়াল্লিশ হাজার সাতশো পঞ্চান্ন এই গুণটা কেউ লিখে টেস্ট করে দেখতে পারো এই জিনিসটাই আসবে কিন্তু অবশ্যই সংখ্যাগুলো সমান সংখ্যা হতে হবে তিন অঙ্কের হলে তিন অঙ্কের চার অঙ্কের হলে চার অঙ্কের ঠিক আছে বোঝাতে পারলাম ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং বন্ধু বন্ধুরাকে সাবস্ক্রাইব করার জন্য বলবে হুম এরপরে চলে আসছি আমি নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক হচ্ছে কি ন হাজার নশো নিরানব্বই মানে চার চারটে নয় আছে তার সাথে আমি গুণ করছি চার অঙ্কের সংখ্যা সাত হাজার আটশো পঁয়ষট্টি ঠিক আছে এটা আমি কি করে খুব সহজে গুণ করছি সেই জিনিসটা আমি বোঝাচ্ছি এই সাত হাজার আটশো এই পঁয়ষট্টি যে সংখ্যাটা দেখা যাচ্ছে নিয়ম কি বলেছি তার থেকে এক কমিয়ে নিতে হবে তার থেকে এক কমিয়ে নিলে কত হয় সাত হাজার আটশো চৌষট্টি লিখে দিলাম তারপর পরপর প্রত্যেকটা সংখ্যা থেকে নয় বিয়োগ করে দিতে হবে নয় থেকে প্রথমেই সাত বাদ যাবে সাত বাদ দিলে কত হবে দুই তারপর আট থেকে নয় বাদ দিলে এক ছয় থেকে নয় বাদ দিলে তিন চার থেকে নয় বাদ দিলে পাঁচ ঠিক আছে তার মানে ন হাজার নশো নিরানব্বই আর সাত হাজার আটশো পঁয়ষট্টি যদি গুণ করা হয় তবে পাওয়া যাবে কত সাতশো ছিয়াশি বিয়াল্লিশ একশো পঁয়ত্রিশ আমার গুণ কিন্তু কমপ্লিট হয়ে গেল মুখে মুখে এরপর চলে আসছি ছয় নম্বর অঙ্কে ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ এর সাথে আমি গুণ করছি নিরানব্বই হাজার নশো নিরানব্বই পুরো জিনিসটা কিন্তু মুখে মুখে করা যাবে এবং দুই সাইডের অঙ্কের সংখ্যা কিন্তু সমান হতে হবে এই ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ এটাও পাঁচ অঙ্কের নিরানব্বই হাজার নশো নিরানব্বই এটাও পাঁচ অঙ্কের ঠিক আছে এই ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ এর থেকে কী বলেছি এক কমই নিতে হবে মানে ছাব্বিশ হাজার আটশো উনপঞ্চাশ হয়ে গেল ঠিক আছে বোঝা গেল এরপর এই ছাব্বিশ হাজার আটশো উনপঞ্চাশের পর কী বলেছি এই দিক থেকে নয় থেকে একটা একটা করে বিয়োগ করতে হবে নয় থেকে দুই বাদ দিলে কত হয় সাত আবার নয় থেকে ছয় বাদ দিলে তিন নয় থেকে আট বাদ দিলে এক চার থেকে নয় বাদ দিলে পাঁচ আবার নয় থেকে নয় বাদ দিলে শূন্য অর্থাৎ দুশো আটষট্টি চারশো সাতানব্বই তিনশো পনেরো শূন্য আমার গুণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই অঙ্কর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আজকে এতটাই এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ইন্সপিরেশন দেওয়ার জন্য অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং কারো কিছু প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে থ্যাংক ইউ